Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum to everyone. This is Takrim Islam Ghazi. I'm from Idols School and College, and today I'm going to share with you a new series summation trick of mine. Okay, it's also of consecutive and odd series, but there is a twist that in this case, consecutive, odd, and even series, the formula is same, and it's applicable when our n is equal to 20, to 100, to 1000, 20,000, etc. Like this. And n means number of terms. Okay, now let's solve our question. Here, n equals to 100. So, first term and last term we have to add. So let's add it. Our first term is 41 plus last term 439. Now we will add it. How much we get? 480. We get 480. Now last term. We will write 480 here and two zeros because there are two zeros in n. So I have written two zeros and it's my answer. So I hope you will like my video and thanks for watching till now. Bye bye. উঠতে গিয়ে পড়ে যেতেই পারো কিন্তু কিছুতেই থামা যাবে না শুরুটা সবসময়ই কঠিনতর কিন্তু সাফল্যের শুরু তো এখান থেকেই সামনে অনেক বাধা আসবে আর এই বাধাই তোমাকে করবে আরও শক্তিশালী জীবন তো আর পৃষ্ঠাগোনা পাণ্ডুলিপি নয় এটা সীমাহীন ও অজানা লক্ষ্য স্থির করে পরিশ্রম করো আর বিকাশ ঘটাও তোমার সুপ্ত প্রতিভার অনেকের মধ্যে একজন নয় হতে হবে অদ্বিতীয় অনন্য এবং আমরা তোমার পাশে আছি প্রশিক্ষক হিসেবে তোমার ভুলকে মেনে নেওয়ার ধৈর্য আমাদের আছে কারণ আমরা জানি ভুল করাই তোমার শেখার প্রমাণ আমরা এসএসসি দু হাজার একুশ শিক্ষার্থীদের জন্য অসাধারণ একটি কোর্স ডিজাইন করেছি পরীক্ষা শেষ হওয়া মাত্রই চলে এসো অনেকের মধ্যে অন্যতম হতে সবাই একসাথে উদযাপন করব তোমার শ্রেষ্ঠত্বের বিজয় ট্যাসল বাংলাদেশ শিখর ছোয়ার অঙ্গীকার Every detail is in the caption.